কি অবস্থা আশা করি সবাই ভালো আছো সো গাইস এক ভাই কমেন্ট করে নাই যে ভাই ওই যে না বালসাল মেশিন যাই হোক ওই মেশিন থেকে লুট করার সময় এনিমি নাকি পিছন থেকে পিছন মাইরা সো গাইস ওই ভাইয়ের ধন রক্ষাতে ও সরি আই মিন মন রক্ষাতে আজকে আমরা এই স্পেশাল টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিও দেখবা তাহলে অনেক অনেক ভালো লাগবে সো গাইস ওই পাশে একটা এনিমি আছে আমরা আগে এনিমিটারে হত্যা করে আসি one tap two tap four tap চার ট্যাপ গাইস আমরা পুরো চার ট্যাপ এনিমিটারে লবিতে পাঠাই দিছি এক আটত এক একাশি আটত দুই বিরাশি আটত চার চুরাশি গাইজ চুরাশি পার্সেন্ট লোকজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না গাইজ প্লিজ এর একটা সাবস্ক্রাইব করে দাও সো গাইজ এবার আমরা শিখবো হ্যাঁ? যে খুব সহজে এই ব্যালেন্ডার না বালেন্ডার না বালেন্ডার এই মেশিন থেকে আমরা কিভাবে খুব সহজে লুট করতে পারি গাইজ দেখো মেশিনের কাছে আসলাম এই সাইটে মেশিন ওপেন করে আমরা এখন এই চিপ কিনবো গাইজ চিপ কিনা মানে ভাই পিছন মাইরা দিছে ভাই রে ভাই কেমনটা লাগে দাঁত বাল চাল গাইস ওই এনিমি আমার হ্যাঁ? পিছন মারছে আর এই এনিমি ওর পিছন মারছে ও ভাই সাহ ইয়ার ধন পাগলা পোলাপান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস এক ভাই আমার কমেন্ট না করেই হ্যাঁ? বলতেছে যে ভাই বুলোজনে নামি আর পিছন মারা খাই আই মিন মারা দেয় যাই হোক গাইস আজকে ওই ভাই ধন রক্ষাতে আই মিন মানে মন রক্ষাতে আমরা এই বুলোজনে কিভাবে নামবো এবং আট দশটা এনিমের পিছন মারবো সেই টিপস অ্যান্ড টিপসে হাজির হলাম সো গাইস আমি যখন নামি একটা এনিমি থাকে না গাইস অনেকগুলা এনিমি আছে বাপ রে গাইস এই জন্য আমরা ওকে লবিতে চলে যাব কারণ লবিতে না গেলে পিছন মাইরে আমাদের ছয় চাষ কইরে দিবে সেটা বুঝতেই পারতিস कैसा लगा मेरा मजाक <laughs>